আরে রহমত কেমন আছো তুমি এতদিন পর ভাবির কথা মনে পড়লো আল্লাহ ভালোই রাখছে ভাবি আসলে কিছুদিন পর আমি বিদেশে যাচ্ছি তাই ভাবলাম আপনার সাথে দেখা করেই যাই কি ব্যাপার বেশাদি করনি ছলপল নাই এখনই এত টাকার কিসের টেনশন তোমার বেকার জীবন আর ভালো লাগছে না ভাবি আর বিয়ে নিয়েই একটু টেনশনে আছি ভাবছি বিয়ে করে বিদেশ যাব নাকি এসে বিয়ে করবো হুম প্রবাসীদের জীবনে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারো বয়স যদি পঁচিশ বছরের কম হয় অর্থাৎ অল্প বয়সে যদি বিদেশে যাওয়ার সুযোগ পায় তাহলে বিদেশে যাওয়ার আগে তড়িঘড়ি করে বিয়ে না করাই ভালো বরং তার উচিত প্রবাসে গিয়ে অর্থ রোজগার করে চার থেকে পাঁচ বছর পর দেশে ফিরে বিয়ে করা কারণ প্রবাসে যাওয়াটা যেমন তার অর্থ আয়ের জন্য জরুরি তেমনি স্ত্রীকে সময় দেওয়াটাও জরুরি পাঁচ বছর পর বিয়ে করে যদি আবার প্রবাসে যেতে চায় তাহলে তার উচিত অন্তত ছয় মাস বা এক বছর স্ত্রীর সাথে সময় কাটানো অনেকে মাত্র দুই থেকে তিন মাসের ছুটিতে দেশে ফিরে বিয়ে করে বিয়ে করে বউকে রেখে আবার চলে যায় যার ফলে তাদের একে অপরের মধ্যে ঠিকমতো ভালোবাসাও তৈরি হয় না একে অপরকে ভালোভাবে বোঝারও সুযোগ পায় না ফলে অনেক সময় স্ত্রী বিপদে পা দেয় ভাবি আমার বয়স তো তিরিশের কাছে আমার তাহলে কি করা উচিত বয়স তিরিশের কাছাকাছি থাকলে আগে প্রবাসে না গিয়ে বিয়ে করে নেওয়াই ভালো এক্ষেত্রে বিয়ের পর কমপক্ষে এক বছর স্ত্রীর সাথে থেকে তারপর প্রবাসে যাওয়া উচিত বিদেশ যাওয়ার পর শুধুমাত্র টাকার মায়ায় বছরের পর বছর বিদেশে পড়ে থাকা উচিত নয় যদি সম্ভব হয় তাহলে দুই বছর পর পর দেশে এসে স্ত্রী ও পরিবারের সাথে সময় কাটানো যদিও প্রবাসে থেকে অর্থ উপার্জন করা কতটা কষ্টের যারা প্রবাসে থাকে তারাই জানে তবে এই কষ্টের মাঝেও সংসার টিকিয়ে রাখতে নিজের স্ত্রী ও পরিবারকে যতটা সম্ভব সময় দিতে হবে তাই সুযোগ পেলে প্রবাসীদের উচিত দেশে ফিরে পরিবারকে সময় দেওয়া তুমি ঠিকই বলেছ ভাবি আমি বিয়ে করেই বিদেশে যাব একটা ব্যক্তিগত প্রশ্ন করি ভাবি বিদেশে উপার্জন করা সব টাকা কি বইয়ের কাছে পাঠানো ঠিক হবে দেখো নিজের সুখকে বিসর্জন দিয়ে মানুষ বিদেশে যায় অর্থ উপার্জন করে ভাগ্য বদলানোর জন্য সেই কষ্টের অর্থ যদি নষ্ট হয় তাহলে তার জীবনে আরও কষ্ট নেমে আসবে অনেক সময় দেখা যায় অনেক স্ত্রী টাকা পয়সা নিয়ে অন্যের সাথে চলে যায় যদিও সবাই সমান না তারপরও আয়ের সবটুকু বউয়ের হাতে না দিয়ে তা সঞ্চয় করার চেষ্টা করতে হবে কেননা সারা জীবন তো আর বিদেশে থাকবে না একদিন না একদিন দেশে ফিরতেই হবে এবং ফিরেও দেশে কিছু করতে হবে তখন তুমি সেই সঞ্চিত অর্থ দিয়ে ব্যবসা বাণিজ্য করে সুখের দিন কাটাতে পারবে নিজের কষ্টের সব টাকা স্ত্রীর হাতে দিতে নিষেধ করছি এ কারণেই যে অনেকের টাকা হাতে পেলে অনেক নারী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না আর তখনই তারা ভুল পথে পা দেয় তবে সব নারী এমন হয় না তুমি একদম ঠিক কথা বলেছ ভাবি এই ভুল করে অনেক পুরুষ নিঃস্ব হয়ে গেছে